the lost city of Z এমন একটি শহর যার খোঁজে বহু খোঁজকর্তা সারা জীবন কাটিয়ে দিয়েছে আর ওই সমস্ত খোঁজকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা যিনি পেয়েছিলেন তিনি হলো ব্রিটিশ খোঁজকর্তা পার্সিফ হাউজেট পার্সিফ হাউজেটের মতে অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন একটি শহর রয়েছে যে শহর সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি ওনার মতে এই সোনার শহর অ্যামাজন জঙ্গলের ভিতরে কোনো এক ঝর্নার পাশে অবস্থিত এখন পর্যন্ত এ শহরের ঠিকানা অনেক কম মানুষই জানতে পেরেছেন আর সবচেয়ে মজার বিষয় হলো যারা যারা এই শহরের খোঁজ পেয়েছে বা ঠিকানা পেয়েছে তারা আর কখনো ফিরে আসেনি আর এটা এখানেই শেষ নয় আপনারা এটা জানলে আরও অবাক হবেন যে পার্সি ফাউসেটের এক চিঠির মাধ্যমে জানা এই অজানা শহরের নাম রাখা হয়েছে the lost city of Z আর এই শহরটি নিয়ে দুই সালে হলিউডে the lost city of Z নামে একটি ছবি তৈরি করা হয় যদিও এই সিনেমাটিকে সিনেমা না বলে পার্সিফ হাউজেটের একটি অটোবায়োগ্রাফি বললে ভালো হবে পার্সি ফাউসেটের আসল নাম হলো পার্সি হ্যারিসন ফাউসেট তিনি অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করতেন আর এ জন্যই তিনি তার পরিবার এবং বন্ধুবান্ধব ছেড়ে এসে বিভিন্ন জঙ্গলে খোঁজ চালাতেন আর ওই সময় ব্রিটিশ সরকার পার্সিফ হাউসকে অ্যামাজনের সীমানা মাপার জন্য একটি কাজ দেয় পার্সিফ হাউজেট সেই কাজটিকে যথেষ্ট সম্মানের সাথেই করেন অ্যামাজন জঙ্গলে তিনি প্রায় আঠারো মাসের থেকেও বেশি কাটিয়েছিলেন যেখানে তিনি এমন এমন সব জীবজন্তুর সম্মুখীন হয়েছেন যার হাত থেকে বাঁচা কোনোভাবে সম্ভব নয় আর এখানেই তিনি দ্য লস সিটি অবজেক্টের সর্বপ্রথম খোঁজ পান কিন্তু তিনি প্রথমে এই শহরের সামনাসামনি হতে পারেননি কিন্তু পার্সিফ হাউজেট এর সম্পর্কে জানার জন্য অনেক বেশি আগ্রহী ছিলেন দুই সালে পারসেপ্ট হাউসের কাছে একটি ম্যানুস্ক্রিপ্ট আসে যেটি তিনি the National Library of Rio de Janeiro থেকে পেয়েছিলেন এটা কোনো সাধারণ ম্যানুস্ক্রিপ্ট ছিল না যেটি ছিল পর্তুগিজ এক্সপ্লোরারদের লেখা আর এই ম্যানুস্ক্রিপ্টটি পারসেপ্ট হাউসকে ভীষণভাবে সাহায্য করেছিল কারণ এই ম্যানুস্ক্রিপ্টের মধ্যে দ্য লস সিটি অবজেক্ট সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল অনুসন্ধানকারীরা ম্যানুস্ক্রিপ্টের মধ্যে লিখেছিল যে তারা অ্যামাজনের রেইন ফরেস্টের মধ্যে এমন একটি শহর দেখেছিল যেটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি মনে হচ্ছিল এবং সেখানে অনেক বড় বড় রূপর তৈরি বাড়িও দেখা গিয়েছিল আর আশেপাশে অনেক সুন্দর সুন্দর নদীর পাশাপাশি অনেক অলিগলিও ছিল আর সেখানে এটিও লেখা ছিল যে তারা সবাই ওখানে পৌঁছে দুইজন হোয়াইট ইন্ডিয়ানকেও দেখতে পেয়েছিল এবং তাদের হাব ভাব এবং কথাবার্তা অনেক আলাদা ছিল আর সেখানে এমনও পেপার পাওয়া যায় যেখানে আর্লি ইউরোপিয়ান সিম্বল দেখা যায় আর এসব কিছু জানার পর তিনি উনিশশো সালে দ্য লস সিটি অব জেটের খোঁজে বেরিয়ে পড়েন প্রথমে সে এবং তার টিম টানা সাতবার সেই শহরটির খোঁজ করতে অসফল হয়েছিলেন তাদের মতে অ্যামাজন রেইন ফরেস্ট থেকে ওই শহর খুঁজে বের করা হিমালয়ের এভারেস্ট জয় করার মতো সমান যে কারণে তারা সেখান থেকে হার মেনে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসেন এবং এই ফিরে আসার পর পার্সি ফাউজেট ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এমনকি তিনি কিছুদিন পর্যন্ত ঘর থেকে বেরি হননি কিন্তু তিনি এতবার হেরে যাওয়ার পরেও হার মানেননি তাই তো তিনি উনিশশো সালে এই জাদুর শহর খুঁজে বের করার জন্য আবারও বেরিয়ে পড়েন কিন্তু দুর্ভাগ্যের খবর এটাই যে তিনি আর সেখান থেকে ফিরে আসেননি তার জীবনের এই শেষ সফরে তার টিমে কয়েকজন বাছাই করা লোক তিনি রেখেছিলেন যার মধ্যে তার ছেলেও ছিল পার্সিফ হাউজেট এত ছোট টিম রেখেছিল কারণ তিনি চাইছিলেন যে জঙ্গলের বিভিন্ন রক্তচোষা প্রাণীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে খুব সহজেই এই অভিযান পরিচালনা করা উনিশশো সালের এপ্রিল মাসে নিজের যাত্রা শুরু করার পর উনিশে মে দুই সালে তার টিম অ্যামাজনের রেইন ফরেস্টে এমন এক কোনায় গিয়ে পৌঁছায় যে পথে তারা এখন পর্যন্ত কোনো দিনও যায়নি আর এটার পর থেকে তাদের যে যাত্রা শুরু হয়েছিল সেটার আন্দাজ তারা নিজেরাও কখনো করেনি আর পার্সিফ হাউজের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আগে কিছুটা আরাম করার সিদ্ধান্ত নেন যেখানে তিনি একটি ক্যাম্প তৈরি করেন এবং তার স্ত্রীর জন্য একটি চিঠি লেখেন চিঠিতে তিনি তার খুশির স্বাচ্ছন্দ্যকে তুলে ধরে বলেছিলেন যে তিনি একজন হোয়াইট ইন্ডিয়ান চিপকে খুঁজে পেয়েছেন তিনি তাকে এই রহস্যময় শহর সম্পর্কে ওই সব কথাই বলেছে যে যা তিনি এতদিন মাত্র কেবল ভেবে আসছিলেন তাহার মতে এখানে খারাপ লোকও রয়েছে পার্সিফ হাউজের তার স্ত্রীকে জানায় তুমি চিন্তা করো না আমি এইবার সফল হয়েই ফিরব এরপর পার্সিফ হাউজের নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকে কিন্তু তিনি এটি বুঝতেই পারছিলেন না যে তিনি যতই সামনে এগোচ্ছিলেন ততই তার মৃত্যুকে তিনি ডেকে আনছিলেন তিনি জঙ্গলের যত গভীরে প্রবেশ করছিলেন ততই তার বিপদ বেড়ে যাচ্ছিল একটি চিঠিতে তিনি তার স্ত্রীকে এটা বলেছিলেন যে চিঠিটি অনেক কষ্টের মধ্যে লিখছি এখানে সব সময় মৃত্যু আমার সাথে লুকোচুরি খেলছে এমন এমন মাকড়সা রয়েছে যেগুলো হুল সুচের থেকেও সরু আর এখানে এমন অনেক পোকামাকড় রয়েছে যার নামটা পর্যন্ত আমরা জানি না আর হ্যাঁ আমরা খুবই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসব আর ওই শহরটি আমাদের থেকে বেশি দূরে নেই আর এটাই পার্সি ফাউজেটের শেষ চিঠি ছিল যেটি তার স্ত্রী পেয়েছিল পার্সি ফাউজেট এবং তার টিমের সাথে কি হয়েছিল সেটি আজ পর্যন্ত কেউই জানে না পার্সি ফাউজেট তার চিঠিতে এটাও লিখেছিল যে তারা যদি এই শহর থেকে ফিরে না যায় তাহলে তাদের খোঁজের জন্য যেন কাউকে পাঠানো না হয় কারণ তারা কোনোভাবে চায় না যে তাদের জন্য কেউ বিপদে পড়ুক কিন্তু এরপরেও সরকার তাদের রেস্কিউ করার জন্য কয়েক ডজনেরও বেশি রেস্কিউ টিম পাঠিয়েছিল কিন্তু কেউই কোনো কিছুই খুঁজে পাননি এবং প্রতিটা রেস্কিউ টিমের কাছে পার্সিফ হাউজেট এবং তার মৃত্যু সম্পর্কে আলাদা আলাদা ধারণা ছিল তারা কেউ কেউ বলেন যে ওই ইন্ডিয়ান চিপের সাথে তাদের ঝগড়া বেঁধে কোনো কারণে মৃত্যু হয়েছিল কিছু রেস্কিউ টিম বলেন যে পার্সিফ হাউজেট এবং তার টিমকে জঙ্গলি পশুরা খেয়ে ফেলেছে আবার কেউ কেউ বলেন যে তাদেরকে অ্যামাজনে বসবাস করা জনজাতিরা হত্যা করে ফেলেছে পার্সি ফাউজেটের ব্যাপারে এসব কথা বলা হলেও তার শক্ত কোনো প্রমাণ ছিল না সব রেস্কিউ টিমের কাছে না তো কোনো প্রমাণ ছিল না পার্সিপ্ট হাউজের বডি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পার্সিপ্ট হাউজের টিমকে খুঁজতে যাওয়া অনেক রেস্কিউ টিম এখন পর্যন্ত ফিরে আসেনি সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন ধন্যবাদ